আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আশা করি আপনারা সকলে মহান আল্লাহ তালার বিশেষ মেহরবানি ও দয়ায় ভালো আছেন যেসব লোকের সঙ্গে মহান আল্লাহ তালা কথা বলবেন না পরকালে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে মুমিনবান্দার চূড়ান্ত চাওয়া পাওয়া অথচ কত ভয়ঙ্কর কথাই না এটি যে মহান আল্লাহ তালা তিন শ্রেণীর মানুষের সঙ্গে কথা বলবেন না তাদের দিকে ঠিকমতো তাকাবেন না এবং তারা ভোগ করবে নির্ধারিত আজাব চলুন জেনে নেই তারা কারা প্রিয়নবী সাল আলী ওয়াসাল্লাম এমন তিন শ্রেণীর মানুষকে চিহ্নিত করেছেন যাদের সঙ্গে মহান আল্লাহ তালা কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না এবং তারা ভোগ করবে নির্ধারিত আজাব হাদিসের বর্ণনায় তা সুস্পষ্ট করে তুলে ধরা হয়েছে আর তা হল হজরত আবুজর রদিয়াল্লাহ তালা বর্ণনা করেছেন একবার নবী সাল আলী হাসাল্লাম বললেন তিন শ্রেণীর লোক যাদের সঙ্গে মহান আল্লাহ তালা কেমতের দিন কথা বলবেন না তাদের প্রতি দয়ার দৃষ্টি দেবেন না তাদের গুনাহ ক্ষমা করে দিয়ে পাক পবিত্র করবেন না আর তাদের জন্য রয়েছে নির্ধারিত কঠিন আজাব শাস্তি হজরত আবুজর রজিউল্লাহ তালা আনহু এই কথাগুলো শোনার পর সঙ্গে সঙ্গে বলে উঠলেন হে আল্লাহর রসুল সাল আলী ওয়াসাল্লাম যাদের জন্য এত অধপতন ও ধ্বংস তারা কারা নবী সাল আলী ওয়াসাল্লাম বললেন তারা হলো এক জেলক পরনের কাপড় টাকনোর অর্থাৎ পায়ের গিরার নিচে পড়ে দ্বিতীয়ত যে দান সৎকা করে ওটা দেয় দ্বিতীয়ত যে লোক নিজের মাল বেশি চালু ব্যবসা করার চেষ্টায় মিথ্যা কসম করে মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজা মুসনাদে আহমাদ দারেমি তারগিব ও মিসকাত শরীফ হাদিসটি প্রতিটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবার্তা এই তিনটি কাজই মানুষের মধ্যে রয়েছে এমন অনেকেই আছেন যারা ইচ্ছা করে টাকনুর নিচে কাপড় পরে দান সৎকা করে আবার খোটাও দেয় এবং ব্যবসা বাণিজ্যে অহরহ মিথ্যা কোষণ করে থাকে হাদিসের বর্ণনা অনুযায়ী এসব লোকেদের জন্য উল্লেখিত ভয়ঙ্কর আরটি অবস্থা বিরাজ করবে তাদের সঙ্গে আল্লাহ তালা কথা বলবেন না তাদের দিকে রহমতের দৃষ্টি দিয়েও তাকাবেন না তাদের গোনা থেকেও তাদের পবিত্র করা হবে না এমনকি তাদের জন্য রয়েছে নির্ধারিত কঠোর শাস্তি ও আজাব সুতরাং মুমিন মুসলমানের উচিত ইচ্ছাকৃতভাবে এখনো নিচে কাপড় না পরা দান সৎকা করে খোটা দেওয়া থেকে বিরত থাকা ব্যবসা বাণিজ্যে অযথা মিথ্যা কসম না করা এবং ব্যবসার ক্ষেত্রে একটি হাদিসে উঠে এসেছে হজরত আবু হুরাইরা রদিউল্লাহ তালা আনহু বর্ণনা করেছেন আমি রসুল্লাহ সাল আলী আসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন বেচাকেনায় বেশি বেশি কসম খাওয়ায় মালের কাটতি অর্থাৎ বিক্রি বেশি হয় কিন্তু আল্লাহ তাতে বরকত দূর করে দেয় বুখারি মুসলিম আবু দাউদ নাসাই মুসনাদে আহমদ হজরত আবু কাতাদা রজল্লাহ তালা আনহু বর্ণনা করেছেন রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেছেন ব্যবসা বাণিজ্যে বেচা কেনায় বেশি কসম খাওয়া থেকে বেঁচে থাকবে এর কারণে সাময়িক পণ্য বিক্রি বেশি হলেও পরিশেষে এ ব্যবসায় বরকত কমে যায় মুসলিম নাসাই ইবনা মাজাহ মুসনাদে আহমদ জামে ও তারগিব মহান আল্লাহ তালা মুসলিম উম্মাহকে হাদিসের উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন আর এই তিনটি কাজ থেকে নিজেদের বিরত থাকার তৌফিক দান করুন ভয়ঙ্কর পরিস্থিতি থেকে হেফাজত করুন আমিন আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের সকলের অত্যন্ত ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নোটিফিকেশন বাটনটি অল করে দিবেন এতে করে আমাদের আপলোড দেওয়া পরবর্তী নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজ আর কথা বলাবো না ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ওয়াফির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু